প্রক্ষিপ্তবাদীদের প্রতিভা পর্ব পর্ব মহাভারতে ভগবৎ গীতা কি প্রক্ষিপ্ত নমস্কার আপনারা দেখছেন Matsya Avatar hundred dot ten YouTube channel প্রিয় দর্শকবৃন্দ মৎস্য অবতার হান্ড্রেড ডট টেন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম আশা করি পরম বিজ্ঞানী পরমেশ্বর শ্রীকৃষ্ণের কৃপায় সকলে কুশলে আছেন এবার চলে এলাম প্রক্ষিপ্তবাদীদের প্রতিবাদ এই সিরিজের দ্বিতীয় পর্বের ভিডিও নিয়ে গত প্রথম পর্বের ভিডিওতে ছিল ভগবদ্গীতায় প্রক্ষিপ্তবাদ নিবারণ সেখানে অপপ্রচারকারীদের মতবাদ খণ্ডিত হয়েছে গত পর্বের ভিডিও লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া হলো আর চাইলে আপনারা তা দেখে নিতে পারেন আজকের এই সিরিজের দ্বিতীয় পর্বে থাকছে মহাভারতে ভগবত গীতা কি প্রক্ষিপ্ত এই বিষয়ে তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আর আপনি যদি চ্যানেলটি নতুন দর্শক হয়ে থাকেন তো অবশ্যই ভিডিওটি ডান দিকে একটু নিচে থাকা লাল সাবস্ক্রাইব বাটনে চেপে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না সেই সাথে পাশে থাকা নোটিফিকেশনের বেল নতুন নতুন চমৎকার সব টাটকা ভিডিও পেতে যুক্ত থাকুন ভিডিওটি কেমন লাগলো তাও কমেন্টে জানাবেন আপনাদের একটি কমেন্টও আমাকে সনাতন ধর্ম বিষয়ে ভিডিও বানাতে অনেকখানি অনুপ্রাণিত করে বেশি বেশি কমেন্ট লাইক শেয়ার করে ভিডিওটি প্রচার করুন তাহলে আর কথা নয় শুরু হোক আজকের এই ভিডিওটি মৎস্য অবতার মৎস্য অবতার দর্শকবৃন্দ আপনারা আজকাল কিছু পুরানো শাখার মতের বিরোধী ও অপপ্রচারকারী ধূর্তগণকে এই কথা বলতে শুনবেন যে সাতশত শ্লোকযুক্ত যে সপ্তশতী গীতা বিশ্বজুড়ে ব্যাপকভাবে সমাদৃত ও প্রচারিত সেই গীতা নাকি মহাভারতে প্রক্ষিপ্ত অপপ্রচারকারীগণের উক্ত দাবিগুলোকে কথোপকথনের মাধ্যমে উপস্থাপন করে তা খণ্ডন করা চেষ্টা করব আজকের এই ভিডিওতে তাহলে শুরু করি দেশের ও বিদেশের অনেক মানুষই বলে থাকেন যে ভগবদ্গীতা মহাভারতের ভীষ্মপর্বে প্রক্ষিপ্ত হয়েছে এ সম্বন্ধে গীতার প্রারম্ভে কিছু আলোচনা করা একান্ত উচিত মনে করে বাদী ও প্রতিবাদীর উক্তি প্রত্যুক্তির ছলে তা এই স্থানে লিপিবদ্ধ করা হবে প্রক্ষিপ্ত মহাশয় ভগবদ্গীতাটা গীতাটা যে ভীষ্মপর্বে প্রক্ষিপ্ত হয়েছে তা জানেন কি করে জানবো কাকেও প্রক্ষিপ্ত করতে তো দেখি নাই শোনা কথাও তো কোনো মূল্য নেই প্রক্ষেপের যুক্তিও তো খুঁজে পাই না কেন প্রক্ষেপের যুক্তি খুঁজে পাবেন না ভীষ্ম পর্বের যে স্থানে গীতা সন্নিবেশিত আছে সেই স্থানে গীতা ওঠার তো কোনো প্রসঙ্গই নেই প্রসঙ্গ নেই হে কথা আমরা স্বীকার করতে পারি না কারণ কুরুপাণ্ডব উভয় পক্ষ যুদ্ধসজ্জায় সজ্জিত হয়ে কুরুক্ষেত্রে উপস্থিত হয়েছেন বিশ্ব কুরুপক্ষের প্রধান সেনাপতির পদ গ্রহণ করেছেন ইত্যাদি সমস্ত ঘটনায় ধৃতরাষ্ট্র জানেন এবং যুদ্ধের সমগ্র বৃত্তান্ত জেনে এসে তা বলিবার জন্য সঞ্জয়ের উপরে আদেশও করেছেন এই অবস্থায় দশম দিনের যুদ্ধে ভীষ্ম নিপতিত হলে সঞ্জয় আসিয়া ধৃতরাষ্ট্রের নিকট বললেন মহারাজ ভীষ্ম আজ শিখণ্ডীর হাতে যুদ্ধে নিপতিত হয়েছেন এই কথা শুনে ধৃতরাষ্ট্র বহুতর বিলাপ করে যুদ্ধের আদি অন্ত বৃত্তান্ত শোনবার ইচ্ছায় সঞ্জয়ের নিকট জিজ্ঞাসা করলেন আমার পুত্রেরা ও পাণ্ডবের পুত্রেরা যুদ্ধ করবার ইচ্ছায় কুরুক্ষেত্রে সমবেত হয়ে প্রথমে কি করলেন ধৃতরাষ্ট্রের এই প্রশ্নই তো গীতা উঠবার প্রসঙ্গ এরূপ প্রসঙ্গ এই তো মহাভারতের এবং অন্যান্য উপাখ্যানময় গ্রন্থের উপাখ্যানগুলি উঠেছে সে যা হোক উভয় পক্ষের অস্ত্র অস্ত্রশস্ত্রে সুসজ্জিত হয়ে আপন আপন সেনাপতির আদেশের প্রতীক্ষা করতেছেন সে আদেশ হইলেই যুদ্ধ আরম্ভ হয় এমন সময়ে উভয় সৈন্যের মধ্যস্থানে থেকে পাণ্ডব পক্ষের প্রধান সহায় কৃষ্ণ গীতা বলতে আরম্ভ করলেন আর প্রধান যোদ্ধা অর্জুন তা শুনতে থাকলেন ধান ভাঙতে মহিপালের গীত আরম্ভ হয়ে গেল না মহাযুদ্ধ আরম্ভে অধ্যাত্ম বিষয়ের আলোচনা চলতে থাকিল এমন ঘটনা কি কখনো সম্ভব হতে পারে বক্তা ও শ্রোতা উভয়ে নিরুদ্বেগ যখন না হবে তখন কিন্তু গীতার মতো বিষয়ের অবতারণা কোনোভাবেই হতে পারে না এই বিশ্ব পর্বেই প্রথম অধ্যায় পর্যালোচনা করলে বোধ হয় আপনি এরূপ অসামঞ্জস্যপূর্ণ কথার অবতারণা করতে পারতেন না উভয় পক্ষ মিলে যুদ্ধের প্রারম্ভে যে সকল নিয়ম করেছিলেন তা ভীষ্মপর্বের প্রথম অধ্যায়েই লিখিত আছে তার মধ্যে এই কথাটুকু আছে যে মহাভারত ভীষ্মপর্ব প্রথম অধ্যায় বাচা যুদ্ধে প্রবৃত্তে ন বাচৈব প্রতিযোধনম নিষ্ক্রান্তः প্রীত নামধ্যান্ন হন্তব্যাহা কদাচন বথিচ রথিনা যোদ্ধ গজেন গজ গজধুর্গত অশ্বে নাশি পদাতিশ্চ পদাতনৈব ভারত যথা যোগং যথা কাম যথোৎসাহং যথাবলম সমভাষ্য প্রহর্তব্যং ন বিশ্বস্তে ন বিহ্বলে একেন সহ সংযুক্ত প্রপন্ন বিমুখস্তথা ক্ষীণ শস্ত্র বিবর্মা চন হন্তব্য কদাচন অর্থাৎ আমাদের বাক্যযুদ্ধ উপস্থিত হলে বাক্যের দ্বারাই প্রতিযুদ্ধ করতে হবে আর যারা সৈন্য মধ্যে থেকে চলে আসবে বা নির্গত হবে কখনো তাদেরকে বধ করা হবে না ভরতনন্দন রথি রথারোহীর সাথে গজারোহী গজারোহীর সাথে অশ্বারোহী অশ্বারোহীর সাথে পদাতি পদাতির সাথে যুদ্ধ করবেন যোগ্যতা ইচ্ছা উৎসাহ ও শক্তি অনুসারে বিপক্ষকে বলে আমরা প্রহার করব কিন্তু বিশ্বস্ত বা বেহবল লোককে প্রহার করব না অন্যের সাথে যুদ্ধে প্রবৃত্ত শরণাগত পরাণমুখ ক্ষীণশস্ত্র ও বর্মবিহীন লোককে আমরা কখনো আঘাত করব না সুতরাং কৃষ্ণ ও অর্জুনের এই রূপ দৃঢ় বিশ্বাসই ছিল যে আমাদের না জানায় কেউ প্রহার করবে না অতএব কৃষ্ণ ও অর্জুন উভয়েই তখনও নিরুদ্বেগ ছিলেন বলেই তাদের অধ্যাত্ম বিষয়ের আলোচনাও সম্ভবপর হয়েছিল মহাশয় আসামি পক্ষের অনেক উকিলই মনে মনে এমন প্রতিজ্ঞা করে আমার মক্কেল দোষী হোক আর নির্দেশী হোক আমি তাকে নির্দোষ বলে প্রমাণ করবই আপনারও যদি সেরকম প্রতিজ্ঞা থাকে যে আমি গীতাকে মূল গ্রন্থ বলে প্রমাণ করবই তাহলে কিন্তু আমার আর আলোচনার দরকার নেই গ্রন্থকার জীবিত নাই বা উপস্থিত নাই গ্রন্থ নিজেও অচেতন পদার্থ বলে কোনো প্রতিবাদ করতে পারে না সুতরাং এই সুযোগে গবেষক নাম ভেঙে আপনি যা ইচ্ছা তাই বলবেন এরূপ ইচ্ছার বশবর্তী হয়ে আপনি মূল গ্রন্থ গীতাকে প্রক্ষিপ্ত বলতে চান তাহলে আমারও ভাই বিবাদে প্রয়োজন নেই তবে সর্বপ্রযত্নে গীতাকে মূল গ্রন্থ বলেই প্রতিপন্ন করতে হবে এরূপ কোনো প্রতিজ্ঞা আমারও নেই সেরূপ ইচ্ছাও নেই তাহলে বলুন দেখি যে দুর্যোধন বাল্যকাল হতেই বিদ্বেষের বশবর্তী হয়ে পাণ্ডবদেরকে বিষ প্রয়োগ জলে নিক্ষেপ এবং অগ্নিতে দগ্ধ করে মেরে ফেলার চেষ্টা করেছেন সেই দুর্যোধন প্রভৃতিরই সমাভাষ্য প্রহদাব্যাম ন বিশ্বাস্তে ন প্রিয় বলে এই কথাটুকুর উপরে বিশ্বাস করে ওই সময়ে কৃষ্ণ ও অর্জুনের মতো লোক বিচিত্র অভিজ্ঞ বুদ্ধিমান লোকদের অন্যমনস্ক হওয়া কি সম্ভবপর হয় অবশ্যই হয় কেননা সে সময়ে অসাধারণ ধার্মিক ভীষ্ম কৌরব পক্ষের প্রধান সেনাপতি ছিলেন এবং তিনিও সেই নিয়ম প্রবর্তকদের মধ্যে অন্যতম ছিলেন সুতরাং তার আদেশ ব্যতীত কৌরবপক্ষের কারো কিছু করবার ক্ষমতা ছিল না তারপর কৃষ্ণ ও অর্জুন কচি খোকা ছিলেন উভয়ে অদ্বিতীয় মহাবীর ছিলেন একথা সকলেই জানত অতএব দৌড়ে গিয়ে তাহাদেওকে সংহার করিবার সাহস বাজি ছুড়ে মেরে ফেলার ভরসা কারো হয় না কিংবা তারাও সেরূপ আশঙ্কা করেন না তাই তাদের গীতার আলোচনায় অন্য মনস্ক হওয়া অসম্ভব হয়নি আচ্ছা যাও পুরাণ রচয়িতা বেদব্যাস চিরকালই সাপের গল্প ও ব্যাঙের গল্প প্রভৃতি লেখে এসেছে করেছেন এ অবস্থায় তিনি যে গীতার মতো সমস্ত সম্প্রদায়ের উপযোগী ও মূল্যবান গ্রন্থ রচনা করতে পেরেছিলেন এটা কিভাবে বিশ্বাস করতে পারবো এবার আধুনিক রুচির অনুরূপ কথায় আপনি বললেন আপনার সেকেলে ধরনের কথা শুনবো বলেই তো বললাম মশা সেকাল যে হিন্দুর সবর্ণ যুগ ছিল তা আপনি জানেন সে যা হোক বেদবাস কেবল পুরাণ রচনা করে যাননি তিনি অধ্যাত্ম বিষয়ের চরম গ্রন্থ বেদান্ত দর্শন এবং পাতঞ্জল ভাষ্য প্রভৃতিও লিখে গেছেন তবে কি আপনি মনে করেন যে বেদব্যাস একজনই ছিলেন বেদব্যাস একজন বা অনেকজন ছিলেন এ বিষয় নিয়ে আলোচনা করা এ প্রবন্ধের উদ্দেশ্য নয় তবে এই মাত্র বলতে পারি যে এই মহাভারতের ওই উদ্যোগ পর্বে সানত সুজাত নামে যে অধ্যাত্ম শাস্ত্র দেখতে পাই তা যদি বেদব্যাস রচনা করতে পেরে থাকেন তবে এই গীতাও যে তিনি রচনা করতে পেরেছিলেন এ বিষয়ে কোনো সন্দেহ নেই বেদব্যাসের মতো জ্ঞানী লেখক ভারতবর্ষে আর কেহ জন্মেছিলেন বলে মনে হয় না সে যা হোক শুনতে পাই জাভা দ্বীপের মহাভারতে নাকি ভগবদ্গীতা নাই সুতরাং ভগবদ্গীতা যদি মহাভারতের মৌলিক অংশ হতো তবে জাভা দ্বীপের মহাভারতেও তা অবশ্যই থাকতো অবশ্যই থাকতো কথা বলতে পারেন না কারণ জাভা দ্বীপবাসীরা প্রথমে হিন্দু ছিল মধ্যে বৌদ্ধ হয়েছিল পরে মুসলমান হয়েছে এ অবস্থায় তারা যখন হিন্দু ছিল তখন তাদের মহাভারতে ভগবদ্গীতা ছিল বলেই মনে করা যেতে পারে তারপর তারা যখন বৌদ্ধ এবং মুসলমান হয়েছিল সম্ভবত তখন তাহাদের মহাভারত হতে এই যে গীতা গ্রন্থ এই রূপ ঈশ্বরের মূর্তিবোধক অংশগুলি এগুলো নিষ্কাশিত হয়েছিল কেননা বৌদ্ধ ও মুসলমানদের মতে ঈশ্বরের মূর্তি নাই অথচ ভগবদ্গীতা গীতা বক্তা কৃষ্ণ নিজেকে বহুস্থানে ঈশ্বর বলে প্রকাশ করেছেন এবং অর্জুনকে বিশ্বরূপ দেখিয়েছেন তা প্রমাণিতও করেছেন আবার পার্থ সারথী মূর্তিতে সকলের দৃষ্টিগোচরও হয়েছেন এক্ষেত্রে বৌদ্ধ ও মুসলমানদের ওই গীতা যে বিরক্তিকর হবে তাতে আর সন্দেহ কি এ কথা চাপাদ্বীপের ভাষায় সে দেশের মহাভারতের যখন অনুবাদ হয়েছিল তদবধি তাদের মহাভারতে বহু উপাখ্যান নতুন প্রবেশ করেছে অনেক বিষয় নিষ্কাশিত হয়েছে এবং বহু স্থান অত্যন্ত বিকৃত হয়েছে এ অবস্থায় সে দেশের মহাভারতে গীতা না থাকলেও তা গীতার অমৌলিকতা প্রমাণিত করতেই পারে না ভালো তো গীতার মৌলিকতা সম্বন্ধে আপনি কি কোনো নির্দোষ যুক্তি দেখাতে পারবেন অবশ্যই পারবো মহাভারতে পূর্বাপর স্থানগুলি পর্যালোচনা যদি করেন তাহলে দেখতে পাবেন দেখা যাবে যে অন্যান্য স্থানে যেরূপ ভাষা যেমন ভাব যে প্রকার ছন্দ এবং যে জাতীয় অপানিনি অর্থাৎ আর্শ্ব প্রয়োগ আছে গীতাতেও সেই রূপই সে সমস্ত আছে এ সকল বিষয়ে যথেষ্ট মতভেদও কিন্তু আছে থাক শঙ্করাচার্য শ্রীধর স্বামী মধুসূদন সরস্বতী প্রভৃতি যোগী মহাপুরুষগণ নিঃসঙ্গ চিত্তেই এই গীতার ভাষ্য ও টিকা রচনা করে গেছেন এতেও গীতার মৌলিকতায় কিন্তু প্রমাণিত হয় বুঝলেন আচ্ছা গীতা প্রক্ষিপ্ত বা মৌলিক গ্রন্থ এ বিষয়ে শঙ্কর প্রভৃতি কোনো অনুসন্ধান করেছিলেন বলে তো মনে হয় না কারণ তারা যদি করে থাকতো তাহলে শ্রীধর স্বামী যেমন শ্রীমৎ ভাগবতের প্রথমে তার মহাপুরাণত্ব স্থাপনের চেষ্টা করে গেছেন সেরূপ গীতার প্রারম্ভেও শঙ্কর প্রভৃতির অন্তত শ্রীধর স্বামীর মতো কিছু লেখা থাকতো সুতরাং উনাদের মতো ব্যক্তিদের ওই ভাষ্য ও টিকা থাকায় এই মাত্র প্রমাণিত হচ্ছে যে উনাদের সময়ে মহাভারতে গীতা ছিল না থাকলে অন্তত পক্ষে উনারা গীতা সম্পর্কে প্রারম্ভে কোনো কিছু বলে থাকতেন তাই যে সকল আধ্যাত্মিক শ্লোক আছে তার প্রায় শ্লোকই মহাভারতের বিভিন্ন স্থানে বিভিন্ন প্রসঙ্গে উল্লিখিত আছে ভালো তাহলে অবশ্যই কথা বলা যায় যে মহাভারত রচনার পরে অনেক পরে কোনো বিশিষ্ট বিদ্যান লোক মহাভারতের সেই সকল স্থান হতে আধ্যাত্মিক শ্লোকগুলো একত্র করে মধ্যে মধ্যে নিজেও কিছু কিছু শ্লোক প্রক্ষিপ্ত করছে করার পর ভগবত গীতার নাম দিয়ে বিশ্ব পর্বে সন্নিবেশ করে চালিয়ে দিয়েছেন এখন আপনি কি বলবেন তা হতেই পারে না কারণ মহাভারতের আদি পর্বের দ্বিতীয় অধ্যায়টির নাম হচ্ছে পর্ব সংগ্রহ অধ্যায় তাতে কোন পর্বে কতগুলি অধ্যায় কতগুলি শ্লোক কতগুলি উপপর্ব এবং কি কি বৃত্তান্ত আছে তা মহর্ষি বেদব্যাস নিজেই সূচিপত্রের ভাবে লিখে রেখে গেছেন তাতে দেখতে পাই সেখানে বলা হচ্ছে পর্বক্তং ভগবদ গীতা পর্ব ভীষ্ম বৎসত এরপরে আবার লেখা আছে কসমলং ইয়াত্র পার্থস্য বাসুদেব মহামতিঃ মোহজং নাশয়ামাস হেতুভির মোক্ষদর্শিবিহ তারপর আবার অশ্বমেধিক পর্বে অনুগীতা প্রকরণে স্বয়ং শ্রীকৃষ্ণই অর্জুনের নিকটে বলেছেন পর্বমেপ্যেতদেব উক্তং যুদ্ধকাল উপস্থিতে ময়া তব মহাবাহ তস্মাদত্র মনঃকুরু অর্থাৎ বঙ্গবাসী পুস্তকে ও কুম্ভ ঘনমেব পুস্তকে আশ্বমেধিক পর্বে অনুগীতা প্রকরণে একান্ন অধ্যায়ের ঊনপঞ্চাশ শ্লোক অতএব বেদব্যাস আদি পর্বে ভগবদ্গীতাকে একটি উপপর্ব বলেছেন এবং তার বৃত্তান্ত লিখেছেন আবার কৃষ্ণ আশ্বমেধিক পর্বে অনুগীতা প্রকরণে অর্জুনকে সেই ভগবদ গীতার বিষয়ই স্মরণ করে দিয়েছেন পূর্বমপ্যেত দেবোক্তং কাল উপস্থিতে ময়া তব মহাবাহ দত্ত মনঃকুরু অশ্বমেধিক পর্ব ছেষট্টি অধ্যায় সাত নম্বর শ্লোক অনুগীতা পর্ব অধ্যায় ভগবান শ্রীকৃষ্ণ অনুগীতা বর্ণনা করে অর্জুনকে বলছেন মহাবাহু পূর্বেই কুরুক্ষেত্রে যুদ্ধের সময় উপস্থিত হলে আমি তোমার নিকট ভগবত গীতাস্বরূপ এই বিষয়েই বলেছিলাম অতএব তুমি এ বিষয়ে মনোনিবেশ করো এ অবস্থায় কোনো রূপেই ভগবত গীতাকে সংগ্রহ গ্রন্থ কিংবা প্রক্ষিপ্ত এটা বলাই যায় না কারণ যদি এটা প্রক্ষিপ্ত হতো বা সংগ্রহ কোনো গ্রন্থ হতো যে বিশ্বপর্বে এটা সেট করে দেওয়া হয়েছে অনেক পরে তাহলে ওই যে অনুগীতা প্রকরণ ছিল সেই অনুগীতার মধ্যে যেটা উপপর্ব সেই অনুগীতা পর্বে বা অনুগীতার মধ্যে শ্রীকৃষ্ণ কখনোই এই গীতার কথা সেখানে তিনি বলতেন না <laughs> যদি সেই অংশগুলিকেও প্রক্ষিপ্ত বলি তাহলে তো সম্পূর্ণ মহাভারতটাকেই কিংবা নিজেকেও আপনি প্রক্ষিপ্ত বলে আমাকে নিষ্কৃতি দিতে পারেন সারথম অর্জুনাস্য অজৌ কুর্বান গীতাম মৃতং দদৌ লোকত্রয় উপকারায় তস্মৈ ব্রহ্মাত্মনে নমহা অর্থাৎ যিনি যুদ্ধে অর্জুনের সারথ্য করতে প্রবৃত্ত হয়ে ত্রিভুবনের উপকার করবার জন্য অর্জুনকে গীতামৃত দান করেছেন সেই পরম ব্রহ্মরূপী কৃষ্ণকে নমস্কার করি মহাভারত শান্তি পর্ব ছিচল্লিশ অধ্যায়ের একশো ছয় নং শ্লোকে বলেছেন তাহলে এই শ্লোকগুলো থেকে প্রমাণ হয় যে যদি গীতা মহাভারতে প্রক্ষিপ্ত হতো তাহলে প্রথমের দিকে মহাভারতের প্রথমের দিকে অর্থাৎ অশ্বমেধিক পর্বে এবং শেষের দিকে বা শান্তি পর্বে এই গীতার কথাগুলো উঠত না কারণ এই গীতার কথাগুলো প্রথমের দিকে শেষে মাঝে উপস্থিত থাকায় বা এই গীতার কথাগুলো সন্নিবেশিত থাকায় এটা বুঝতে অসুবিধা হয় না আমাদের যে ভগবদ্গীতা কোনোভাবেই প্রক্ষিপ্ত নয় আর প্রক্ষিপ্ত হলে এই গীতার কথাগুলো প্রথমের দিকে মহাভারতের প্রথমে শেষে মাঝে এরকমভাবে সন্নিবেশিত করা বা সেট করা কখনোই সম্ভব হতো না আর গীতার কথাগুলো শেষে প্রথমে মাঝে এভাবে আসতো না তাই আশা করি আপনারা এই পর্বে বুঝতে পেরেছেন যে পবিত্র ভগবত গীতা কি মহাভারতে প্রক্ষিপ্ত আশা করি বুঝতে পেরেছেন প্রক্ষিপ্ত না এটা আপনাদের কাছে প্রমাণ করে দিলাম তাই যদি আপনাদের এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের সাথে থাকবেন কারণ এরকম ভিডিও আমরা আরও প্রকাশ করব আপনারা তা জানতে পারবেন আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি আজকে দেখা হবে আগামী পর্বের ভিডিওতে যদি পরমেশ্বর কৃপা করে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সবাই নমস্কার ওম শান্তি ওম শান্তি ওম শান্তি